আসসালামু আলাইকুম আহলান ওয়া সাহালান ওয়া মার হাবান বিকুম আজকের চলতি আরবি ভাষা শিক্ষা ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বাক্য ও শব্দ নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তাহলে চলুন শুরু করি আজকের প্রথম শব্দ হচ্ছে হিংসা আরবিতে হাসাদ হাসাদ যে কোনো হিংসুক ব্যক্তিকে আরবিতে হাসুদি বলে হাসুদি বলে যে কেউ বলে না কথায় কথায় বলে লোকটি বেশি হিংসুক এটা আরবিতে হবে হাদা নফর মাররা হাসুদি হাদা নফর মাররা হাসুদি হাদা এই নফর অর্থ লোক মাররা অর্থ বেশি আর হাসুদি অর্থ হিংসুক হিংসুক আরবিতে বলে হাসুদি হাসুদি উদাহরণ উদাহরণ আরবিতে মাসালান মাসালান কিন্তু আঞ্চলিক ভাষায় বলে মাতালান মাতালান অর্থ উদাহরণ আমরা কথায় কথায় বলে থাকি উদাহরণস্বরূপ এরূপ আরবিতেও শব্দ আছে এই শব্দটার নাম হচ্ছে তালান অথবা মাতালান মাতালান আমার অনেক সময় কথায় কথায় বলে থাকি যদি এমন তোমার হতো তাহলে তুমি কি করতে অথবা যদি এটা তোমার হতো তুমি কি করতে এটার আরবি হবে মাতালান হাদা হাগ্গাক ইন্থ এসই মাতালান হাদা হাগ্গাক এটা যদি তোমার হতো ইন্থ এস ছবি তুমি কি করতে এই বাক্যটা দুই ভাগ করে বললাম আর একসাথে বললে মাতালান হাদা হাগ্গাক ইন্থ এস ছবি অর্থ এটা যদি তোমার হতো তুমি কি করতে শব্দার্থ হবে মাতালান অর্থ উদাহরণ হাদা এই হাগ্গাক অর্থ তোমার ইন্থ অর্থ তুমি এস অর্থ কি ছবি অর্থ করা তাহলে পুরো বাক্যটি এভাবেই হবে মাতালান হাদা হাগ্গাক ইন্থ এস ছবি এটা যদি তোমার হতো তুমি কি করতে নেক্সট তোমার মনে খুব হিংসা আরবিতে গাল্ব হাগ্গাক মাররা হাসুদ গল্ব হাগ্গাক মাররা হাসুদ গাল্প অর্থ অন্তর অথবা কল্ব অর্থ অন্তর হাগ্গাক অর্থ তোমার মাররা অর্থ বেশি আর হাসুদ অর্থ হিংসা তাহলে পুরো বাক্যটা এভাবেই হবে গাল্প হাগ্গাক মাররা হাসুদ অর্থ তোমার মনে খুব হিংসা আমরা যারা একসাথে কাজ করি তাদের অনেকেই এরকম হিংসা থাকতে পারে বাক্যটি জানা থাকলে তাদেরকে এভাবে বলা যায় তুমি খুব হিংসুক আরবিতে হবে ইনতে মাররা হাসুদি ইনতে মাররা হাসুদি অনেক লোক আছে যে কাউকে কোনো জিনিস তারা দিতে চায় না এদেরকে বলা হয় খুব হিংসুক ইনস মাররা হাসুদি অর্থ তুমি খুব হিংসুক আল্লাহ হিংসুককে পছন্দ করেন না আল্লাহ মাহুব্ব হাসুদি আল্লাহ মাহুব্বু হাসুদি অথবা এভাবে বলতে পারেন হিংসুককে কেউ পছন্দ করে না আইয়ে আহাদ মাহুব্বু হাসুদি আইয়ে আহাদ মাহব্বু হাসুদি আইয়ে আহাদ মানে কোনো ব্যক্তি আইয়ে মানে কোনটি মাহব্বু অর্থ পছন্দ করেন না হাসুদি অর্থ হিংসুককে সম্মান আরবিতে এহতেরাম সম্মান এহতেরাম অবশ্যই সবাইকে সম্মান করবে আরবিতে লাজিম সৌই এহতেরাম কুল্লু নফর লাজেম সৌই এহতেরাম কুল্লু নফর লাজিম অর্থ অবশ্যই সৌই অর্থ করা এহতারাম অর্থ সম্মান কুল্লু অর্থ সবাইকে কুল্ল নফর অর্থ সবাইকে কুল্ল নফর অর্থ সবাইকে নেক্সট বেয়াদব আরবিতে বলে গেলিল আল আদব গেলিল আল আদব বেয়াদব আর আদব অর্থ আদব এই লোকটি বেয়াদব আরবিতে হবে হোয়া গেলিল আল আদব গেলিল শব্দের অর্থ হচ্ছে কম বা অল্প গেলিল শব্দের অর্থ হচ্ছে কম বা অল্প যার মধ্যে আদব কম বা আদব নেই তাকেই বলা হয় বিয়াদব সেটা আরবিতে বলে গেলিল আল আদব গেলিল আল আদব হতে পারে আরবিতে হবে মুমকিন মুমকিন শব্দের অর্থ হতে পারে অথবা সম্ভবত অথবা হয়তো এমন অর্থে মুমকিন শব্দটি ব্যবহার হয় আমি আগামীকাল হয়তো আসব না আগামীকাল হয়তো আমি আসব না আরবিতে হবে মুমকিন আনা মায়েজি বোকরা মুমকিন আনা মায়েজি বোকরা মুমকিন অর্থ সম্ভবত আনা আমি মায়েজি অর্থ আসব না বোকরা অর্থ আগামীকাল মনে করেন আপনি আগামীকাল কোথাও যাবেন তাই এখানে আসবেন না আপনার মুদিরকে আগে থেকেই বলে রাখবেন আগামীকাল হয়তো আমি আসব না মুমকিন আনা মায়েজি বোকরা নেক্সট ভুলে গেছি আরবিতে আনা ইনসা আনা ইনসা আনা অর্থ আমি ইনসা অর্থ ভুলে যাওয়া আমি তোমাকে ভুলবো না আনা মা ইনসাক আনা মা ইনসাক আমি তোমাকে ফোন করতে ভুলে গেছি এটা আরবিতে হবে আনা ইনসা এত্তেসাল আলেক আনা ইনসা এত্তেসাল আলেক আনা অর্থ আমি ইনসা অর্থ ভুলে যাওয়া এত্তেসাল অর্থ ফোন করা অথবা যোগাযোগ করা আলেক অর্থ আপনাকে কেমনে আরবিতে কেইপ কেইপ অর্থ কেমনে বা কিভাবে কেমন করে এই কাজটি কেমন করে করব আরবিতে হবে কেইপ সই হাদা সগল কেইপ সই হাদা সগল কেইপ অর্থ কেমন বা কিভাবে সবই অর্থ করা হাদা এই আর সুগল অর্থ কাজ আপনাকে কোনো কাজ দেওয়া হয়েছে আপনি জানেন না কিভাবে করবেন তাই আপনার মোদিরকে জিজ্ঞাসা করবেন এই কাজটি আমি কিভাবে করব এই কথাটাই আরবি হবে কেক সৌই হাদা সৌগল এবার কিছু শব্দার্থ শিখি কুকুর আরবিতে বলে কাল্ব কাল্ব বিড়ালকে বলে বিচ্ছা অথবা গাতুয়া অথবা কিত গরুকে বলে বাগার মুরগি দিজাজ মরগ দিক আর খরগোশ হচ্ছে আর্নব মুরগি দিজাজ মরগকে বলে দিক আর খরগোশকে বলে আর্নব ছাতাকে বলে সামসিয়া অথবা মিজাল্লা সামসা অথবা মিজাল্লা কভারকে বলে গাতা কোনো কিছুর কভারকে বলে গাতা গর্তকে বলে হাপর বা হাফারা ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ